सब्सक्राइब कीजिए हमारे चैनल को और बेल आइकॉन को दबाइए हमारी लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए ये बुरा आसबे अशोक साला बुरा मेरे टाका नहीं वो Bonk. Oh no! কিসের টাকা কিসের টাকা ইলেকশনে দাঁড়াইছে ইলেকশনে ইলেকশনে দাঁড়াইছিস এর আগের কত টাকা নিয়ে তোর মনে নাই ইলেকশনের তো টাকা দিতে দিতে এত কিছু বাড়ি ঘরের কিচ্ছু করতে পারলাম না বাড়ি ঘরের অবস্থা দেখ ও নো লাখ টাকা লাগবে কুড়ি লাখ টাকা কুড়ি লাখ টাকা কুড়ি লাখ টাকা কোনদিন চোখে দেখছিস তুই এত টাকা আমি কি করে দিব কিছু নাই বাড়ি ঘরের খাওয়ার জন্য কিছু তুই বালের বাপ কুড়ি লাখ টাকা দিতে পারবি না ইলেকশনের জন্য তুই বাপ হ তারপরে বুঝবি বাপের জ্বালাটা কেমন এসব বলিস না তুই ইলেকশনে এইসব বাদ দিয়ে দে এবার তোকে এবার তোকে দাঁড়াতে হবে না তোর কাকা দাঁড়াবে ওর অনেক টাকা আছে ওর তোর কাকা দাঁড়াক তোর কাকা জিতে যাবে তুই জিততে পারবি না এর আগেবার তো দাঁড়ালি দেখলি তো কি হয় এইসব ছেড়ে দে পলিটিক্স আর করতে হবে না যেটা বাড়ির কাজে হাত লাগা আমরা অত টাকা পারবো না দিতে মার কাছে পারমিশন নেই যা আমি আর কিছু দিতে পারবো না পারলাম না তুই যেটা করবি কর তোর মার কাছে যা তুই শালা ভিখারি বাপ ঠিক আছে চেয়ে নেব কে চলে ভারবা টাকা টাকা কিসের টাকা ভোটে দাঁড়াইছি এবার ইলেকশনে ম্যাম আগে বল না হারিয়ে গেলি আবার ভোটে দিয়েছিস তুই বাবা বাবা বললো তোমার কাছে বলে পয়সা আছে পয়সা কোনো টাকা পয়সা নেই যা যা কোনো টাকা পয়সা নেই যা যা টাকা দাও মা টাকা দাও আই টাকা পয়সা নেই যা যা টাকা পয়সা নেই যা যা এই সর সর সর টাকা পয়সা নেই সর সর মা টাকা দাও টাকা দাও টাকা টাকা টাকা টাকা খালি করিস টাকা টাকা সব সময় তুই কিচ্ছু টাকা পয়সা পাবি না বাড়ি থেকে তুই কিচ্ছু টাকা পাবি না তুই কিচ্ছু তোকে ভিক্ষা করতে হবে ভিক্ষা বন্ধু মায়া লাগাইছে বন্ধু গার গার মারছে বন্ধু মায়া লাগাইছে বন্ধু গার মারছে বেটা এই অন্ধর তোকে একদম সারা জীবন সুখী রাখবে তুই সিঙ্গেল থাকলে যেন তোর তাড়াতাড়ি সেটিং হয়ে যায় টাকা দিয়ে কেন যেন মারে না বেটা টাকাটা দশ টাকা নোটটা যেটা বার করলে দিয়ে যা ও দিয়ে যা সালা ভিকারিদেরই টাকা মারতেছে কানা মানুষে ভাই ভাই তোর পায়ের মধ্যে আবার হ্যান্ডেল ইঞ্জিন কোথা থেকে আসলো হ্যালো হ্যাঁ দারোগা সাহেব হ্যাঁ সেনা মাল দারোগাকে ফোন করছিস কেন টাকা লাগবে কত টাকা লাগবে পাঁচ টাকা তোকে আমি দশ টাকা দিচ্ছি মোদি এলে প্রধান হবি প্রধান Oh no! Die Hind! Jai Pradhan! এ হ্যাঁ। এবার তো কি যে হবে তুই যে কি তোর কাকা হ্যান তেন তোর কাকাই সব ভোট পাই যাচ্ছে হ্যাঁ? হ্যাঁ আর কি তোর হ্যাঁ পাল তুই তো একবার আরো কি করে জিতা যায় আরে ভোট তো চলে যাচ্ছে তোর কাকার দিকে সব আরে গান্ড প্রধান জালি ভোট দিতে হবে জালি ভোট তাহলে তুই জিতে যাবি একদম জিতে যাবি জালি ভোট দিলে হয়ে যাবে হ্যাঁ সব হয়ে যাবে তুই পারবি না আমি ভোটটা তুই দিবি তুই প্রধান তোকে কি জন্য বানাইছি প্রধান মেমোরি ফুল এ তুই টেনশন নিস না দেখবি তুই দেখবি এখনই জাদু দেখাবো টিকটকের মতো ড্রেস চেঞ্জ করে নেবো আর দেখবি ভোট কেমন বলে জালি ভোট হ্যাঁ, বুঝলি এখনই দেখবি দেখবি ও আমার জান তোকে তো চেনা যাচ্ছে না একদম উপর থেকে নিচ অব্দি তুই তো ওপেন চালি করে দিতে পারে ওপেন তোকে কেউ চিনতে পারবে না রে তো স্লিপটা নিয়ে যা আমার স্লিপ লাগবে না তুই অন্য কারো স্লিপ দে আমি প্রধান আমাকে কেউ আটকাতে পারবে না আমি এটা দিয়ে ভোট দিয়ে দিব কিরে এগুলা কি হচ্ছে রে তোর কি হয়েছে এটা পান খাওয়ালো আমাকে পান পান খাওয়ালো তো পানের মতো তো মনে হচ্ছে না রক্ত মনে হচ্ছে এগুলো পান খাওয়াইছে আর এগুলো হচ্ছে আবির এগুলো আমি ভিতরে আবির খেলাম আমার ভোটে জিতবো এটা আমার খুব বিশ্বাস হয়েছে মনে তার জন্য আমি প্রধান আমাকে আগে আবির খেলেছি ভোট জিতার আগে একদম আবির টাবির সব খেলেছি ওদের সঙ্গে হ্যাঁ, আছি একদম বাইরে জিতি খেলে আরো আমার ভোটে জিতবে ঠিক আছে সেই হবে এবার হ্যাঁ একদম বাস পান খাইছি একদম একদম হবে বাইরে আসো বম টম সব ফুটাবো একবারে হবে একবারে হবে বুঝতে পারলা আমি আছি না একদম হবে একবারে একবারে আরে এগুলা কি হলো তোর রে জালি ভোটটা দিয়ে আসলি তো হ্যালো গাইস সো তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও তো গাইস এই ভিডিওটা মানে অনেক শর্টও করে করছি আর কি ভিডিওটা অনেক মানে অনেকটা করার কথা ছিল তো ভিডিওটা করতে গিয়ে অনেক সে নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আসেনি তার জন্যই তো ভিডিওটাকে চ্যানেলটাকে কি করে দিবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দিও তো শ্রোতা গাইজ বাই লাইক করে দেবো আর নিশ্চয়ই আমরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাও নিশ্চয়ই পার্ট টু নিয়ে আসবো আর হচ্ছে ফুল ভিডিও করবো ওটা দশ মিনিটের এই ভিডিওটা অনেক শর্ট হয়ে গেছে তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবা